হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নিজের ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অপশানটি সেট করবেন আজকে আপনারা আমার এই ভিডিও দেখে শিখতে পারবেন কিভাবে নিজের প্রোফাইলে ফলো বাটনটি সেট করতে হয় তো চলুন কথা না বাইরে ভিডিওটি স্টার্ট করি তার আগে বলে দেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন তো চলুন প্রথমে আপনাদের দেখাই আমার ফেসবুক প্রোফাইলে এসে আমার ফলো বাটনটি অন আছে কিনা প্রথমে থ্রি ডোর অপশানে ক্লিক করবেন তারপর ভিওয়াস অপশানে ক্লিক করবেন দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো ফলো বাটন অপশান অন করা নেই এখন আমি আপনাদের লাইভ দেখে দিব কিভাবে নিজের ফেসবুক প্রোফাইলে ফলো বাটনটি আনবেন ঠিক আছে তো প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের ফেসবুকে আসার পর ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে চলে আসার পর থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পর সবার উপরে যে অপশান ফলো সেটিংস ফলো সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর যতগুলো বাটন ফ্রেন্ডস বা অনলিমি করা থাকবে অপশানগুলো সবগুলো আপনি পাবলিক করে দিবেন ঠিক আছে যেমনটা আমি দিচ্ছি যতগুলো অপশান থাকবে সবগুলো অপশানই আপনার পাবলিক করে দিতে হবে ঠিক আছে যেমনটা আমি পাবলিক করে দিচ্ছি দেখুন আমি সবগুলো অপশন পাবলিক করে দিয়েছি তো এখান থেকে আমি বের হয়ে চলে আসলাম এখন বের হয়ে চলে আসার পর একদম হোম পেজে চলে আসলাম আসার পর একটা রিফ্রেশ করে নিলাম তারপর নিজের প্রোফাইলে চলে আসলাম আসার পর এখন আমি চেক দিব যে আমার ফলো বাটন অপশানটি এটা হয়েছে কি না আমার প্রোফাইলে শো হচ্ছে কি না ঠিক আছে তো এটা দেখার জন্য আবার এই থ্রি থ্রি ডট অপশানে ক্লিক করব ক্লিক করার পর ভিওয়াস অপশান যেটা চার নম্বর অপশান ভিওয়াসে ক্লিক করব দেখুন আমার প্রোফাইলে কিন্তু ফলো সেটিংসটি ফলো বাটন যে অপশান সেটা শো হয়ে গেছে ঠিক আছে তার মানে আমরা ঠিকভাবে পুরো সেটিংটি করতে পেরেছি তো আপনারা শিখে গেলেন কিভাবে ফলো বাটন অপশনটি নিজের প্রোফাইলে আনতে হবে আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর নেক্সটেতে আপনারা কি কন্টেন্টের উপর ভিডিও চাচ্ছেন তা আমাকে জানাবেন তা নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ